আসলে ইসলাম সাহেব উনি অটিউমিন ডিসঅর্ডার রিমোটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছিল উনি সঠিক ডায়াগনোসিস ছিল না তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসিতে আসার পর আমরা সেটা ওনার ডায়াগনোসিসটা আগে কনফার্ম করলাম এবং due to rheumatoid arthritis secondarily ওনার অস্ট্রো আর্থ্রাইটিস অলরেডি হাঁটুতে ডেভেলপ করেছিল এবং উনি বাদ ব্যথায় ডিসেবিলিটিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা এটা এখানে ডিপিআরসিতে যে অত্যাধুনিক রিহ্যাব চিকিৎসা করে থাকি বিভিন্ন ইকুইপমেন্টস এক্সারসাইজ সাপ্লিমেন্ট দিয়ে তো সেগুলা করাতে সেটা আপনারা ভিডিওতে দেখছেন যে ওনার কি অবস্থা ধন্যবাদ আজকে আপনি কেমন আছেন আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ হাঁটাচলা তো করতে পারেন অবশ্যই হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক অসংখ্য অসংখ্য মানুষ যখন তাদের কাছে যাই তাদের কথাগুলো শুনি তারা যখন আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে সুস্থ হন এবং হাসি মুখে যখন বলেন যখন তাদের রুমে যাই এক নজর একটু দেখার জন্য যখন আবেগ আপ্লুতভাবে তারা বলতে থাকেন আমি সুস্থ হয়ে গেছি অনেকটুকুই আমি অনেকটুকু ভালো আছি আমি আপনাদেরকে অনেক দূর থেকে দেখেছি অনেক দিন থেকে আপনাদের ভিডিওগুলো দেখতাম সময় হয়ে ওঠে না সুযোগ হয়ে ওঠে না বাট আজকে এসেছি আলহামদুলিল্লাহ আশা করছি আমি সুস্থ হয়ে উঠবো আর সেই মানুষটি যখন সুস্থ হয়ে আবার চলে যান সেই সুস্থ মানুষটাকে দেখার যে আনন্দ এটা পৃথিবীর আর কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না আমার পাশে যে ভাইটিকে দেখছেন এই ভাইটির ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল যেদিন প্রথম ওনার কাছে গিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন এবং সেদিন উনি বলেছিলেন যে আমি এসেছি আজকে আমার তিন দিন বা চার দিন আমি কিন্তু অনেকটুকু সুস্থ হয়ে গেছি আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখছিলাম অনেকদিন থেকে ফলো করছি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে এই যে আবেগ আপ্লুতভাবে উনি এই কথাগুলো বলছিলেন আমি শুধু শুনতেছিলাম ওনার কথাগুলো এবং বলেছিলাম যে আপনি যেদিন চলে যাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি যাবেন সেদিনও আপনার একটা ভিডিও করব দর্শক নিয়ে এসেছি আজকে ওনাকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করবেন উনি আসুন দর্শক একটু কথা বলি আমার এই ভাইটির কি হয়েছিল কতদিন থেকে এই সমস্যা এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে একটু আপনার নামটা জানি আমার নাম মাহমুদ ইসলাম মাহমুদ ইসলাম বাসা হ্যাঁ। কোথায় আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া থানা গজারিয়াতে খুব সুন্দর জায়গা খুব দোতলা দোতলা বাসা পাওয়া যায় টিনের দোতলা হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর জায়গা আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে একটা বাজার একটা সাদা মিষ্টি পাওয়া যায় খুব মজার তাই না ছাড়ার মিষ্টি আচ্ছা আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন হ্যাঁ আমি লিবিয়াতে ছিলাম প্রায় সাড়ে আট বছর সাড়ে আট বছর জীবনের অনেকটা সময় বয়স কত এখন আমার বয়স বয়স প্রায় সাড়ে আঠাশ বছর ছয় মাস আঠাশ বছর তার মানে প্রায় জীবনের একদম যখন প্রাইম সময় সেই হ্যাঁ, সময়টাই হ্যাঁ। পরিবার পরিজন সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন হ্যাঁ। আচ্ছা জীবিকার তাগিদে আমাদেরকে যেতেই হয় পরিবারের আচ্ছা। মুখে হাসি ফুটানোর জন্য আমরা অনেক কষ্ট করি তো আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আপনার ব্যথা সংক্রান্ত কারণে বেশ অনেকদিন থেকে আপনি স্যারের ফলোয়ার ছিলেন কি হয়েছিল আপনার আমার ডান হাঁটুটা ফুলে গেছে এবং পানি জমে গেছিল আচ্ছা। এখন হাঁটু খাইছিল তারপরে আর্থাইটিস ছিল এটা আর আর ফ্যাক্টর বেশি ছিল আর কি তারপরে এখন অনেক ব্যথা করতো ব্যথা ছিল হাঁটুতে অনেক ব্যথা ছিল এবং পাও অনেক ফুলা ছিল তারপরে আমি এখানে ইউটিউব দেখে আসলাম আর কি স্যারের কাছে আসলাম স্যার বলল যে পানি ফালাইতেইব তো স্যার পানি ফালাইয়া দুই সিরিঞ্জ পানি ফালাইছে ফালাইয়া ইনজেকশন দিছে একটা তারপরে এখন আলহামদুলিল্লাহ আমার ব্যথা এইটি সেভেন্টি পার্সেন্ট ব্যথা নাই আলহামদুলিল্লাহ স্যার কি হয়েছিল এই যে বলেন যে হাঁটু ফুলে গিয়েছিল ব্যথা এর হ্যাঁ। উৎপত্তিটা ঠিক কতদিন আগে প্রায় চার মাস আগে চার মাস আগে হঠাৎ করে ঘুম থেকে পাওটা মনে করেন জানজি মেরে জিন্দুরা লুল আর কি যেটা বলে খুব ইয়া করলো তারপরে দাও আস্তে আস্তে এক সপ্তাহ পরে বুঝতে পারলাম যে আমার ডাইন পায়ে ব্যথা অনুভব করতেছি আচ্ছা। আস্তে আস্তে ব্যথাটা শুরু হয় এবং পাওটা আস্তে আস্তে ফুলে যায় আমি কোনো ইঞ্জুরি না আগে কোনো ব্যথা উপায় নেই হঠাৎ করে ঘুম থেকে আচ্ছা যখন দেখছেন যে এরকম অবস্থা সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ ওই জায়গাতে আমি একটা হসপিটালে চাকরি করতাম হসপিটালে যেটা ক্লিনিক কাজ বলে ওই জায়গার সুপারভাইজার ছিলাম ওই জায়গার কাজ করতাম তারপরে দা এখানে ডাক্তার দেখাইছি অনেকদিন দেখাইছি প্রায় তিন মাস তো ওই জায়গায় দেখাইছি হসপিটালে হ্যাঁ, আছি কোনো এক্সরে করছিলাম তারপরে অনেক রক্ত পরীক্ষা এই যে নিয়ে আসছি সাথে করে কিন্তু কোনো কাজ কাজ হইতেছে না তারপর আচ্ছা। চিন্তা করলাম না আমি দেশে চলে যাবো মানে যে মানুষটা আপনাকে যেহেতু সুপারভাইজিং করেন আপনাকে ক্লিনিক হ্যাঁ। বা অন্যান্য সবকিছুর জন্য সারাক্ষণ মুভ করতে হয় রাউন্ডে হ্যাঁ, থাকতে হয় তো আপনি দেখছেন আপনার হাঁটা চলাটা বন্ধ হয়ে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে এমনকি ডিউটি করাটা অনেক সমস্যা হইতাছে মানে আপনি যে রুম থেকে গিয়ে ডিউটি করতে অফিসে যাবেন সেটা হ্যাঁ। আপনি করতে পারছেন অনেক কষ্ট হইতো হ্যাঁ অনেক কষ্ট হইতো তারপরে অনেক ব্যথা ব্যথা করতো তা ব্যথা সহ্য না করতে পাইরা চিন্তা করলাম না মানে ব্যথার জন্য এমন হয়েছে রাতেও ঘুমাতে পারছেন না দিনে ঘুমাতে পারছেন না সারাক্ষণ একটা ব্যথা যে সময় ব্যথাটা শুরু হয় মনে করেন পেট বাড়ার মনে করেন সমস্যা হয়ে যাবে আচ্ছা মানে, মানে বাথরুম মধ্যে একটু সমস্যা হয়ে থাকে এত বেশি এত বেশি সমস্যা তৈরি হ্যাঁ, ব্যথার কারণে বাথরুম পুরো পাতলা হয়ে থাকে তো আপনি তো ওখানে একটা হসপিটালে কাজ করতেন হ্যাঁ। আপনার জন্য চিকিৎসা অনেক সহজ ছিল সহজলভ্য হ্যাঁ। ছিল অনেক কিছু কিন্তু চিকিৎসার পর চিকিৎসা করছেন ভালো হচ্ছে ভালো হচ্ছে ওই সময়টা কেমন লাগতো নিজের কাছে নিজের কাছে অনেক খারাপ যে আমি আর সুস্থ হইতে পারবো কিনা নাকি কেমন এমন একটা অনুভব হইতো আবার ওনারা বলছে যে থাকো আস্তে আস্তে কিন্তু আমার সুস্থ দরকার জরুরি তাড়াতাড়ি কিন্তু ওরা বলতেছে থাকো আস্তে আস্তে জিনিসটা ঠিক হইব কিন্তু আমার তার সেই ধৈর্য আছেন না এতদিন কারণ ব্যথার সাথে তার ব্যথার সাথে তার ধৈর্য ধৈর্য থাকা করা যায় না আচ্ছা, সারের ফলোয়ার কতদিন থেকে যে আপনি কিভাবে জানেন যে এখানেই চিকিৎসাটা হবে সারের ফলোয়ার আবার ব্যথারও আগে থেকে প্রায় তো এক বছর উপরে ভাবে সারের ফলোয়ার করি মানে দীর্ঘ অনেক দিন থেকে হ্যাঁ, আপনি ফলোয়ার ছিলেন হ্যাঁ বিভিন্ন ভিডিও দেখতেন এবং যখন দেখলেন আপনার নিজেরও একই রকম সমস্যা হ্যাঁ। তখন ডিসিশন নেওয়াটা আপনার জন্য সহজ হয়ে গেল হ্যাঁ তখন এই বাংলাদেশে তো অনেক হসপিটাল আছে সরকারি আছে বেসরকারি আছে তো ওই কোনো জায়গা যায় নাই ডাইরেক্ট এই জায়গাতে এসে পড়ছি সরাসরি চলে আসলেন হ্যাঁ। স্যারের সাথে দেখা হলো স্যারকে রিপোর্ট গুলো দেখালেন হ্যাঁ। স্যার কি বললেন স্যার বললো এখানে থাকো দশ থেকে বারো দিন ইনশাআল্লাহ তুমি সুস্থ 10 থেকে 12 দিন 12 দিন হ্যাঁ যেখানে 4 মাস থেকে আপনি একটা হসপিটালে হ্যাঁ, জব হ্যাঁ। করার পরেও হ্যাঁ। আপনি এটা ভালো হয়নি এত দুশ্চিন্তা মাথায় এত দুশ্চিন্তা নিয়ে আদৌ কি আমি সুস্থ হব কি সুস্থ হব না এরকম একটা দুশ্চিন্তা অতএব স্যার বলছেন মাত্র 10 12 দিনে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কেমন লাগছিল শোনার পর না অনেক ভালো লাগছিল তখন আমি চিন্তা ভাবনা করলাম না অন্য কোনো হসপিটালে যাব না যদি যাইতে হয় তাহলে এখানেই আসবো আচ্ছা তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেল হ্যাঁ তিন বেলা করে আমরা জানি আপনাকে র্যাপিড ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেশন বিহীন ভাবে চিকিৎসা চিকিৎসা হ্যাঁ শুরু হয়ে গেল আজকে কততম দিন আজকে ষষ্ঠতম দিন ষষ্ঠতম দিন হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে ষষ্ঠতম দিন আমার ব্যথা 70% নাই পার্সেন্টেজ না হয় ভালো আছি নয় খারাপ আছি আমি আবার করছি হ্যাঁ। আজকে আপনি কেমন আছেন আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ হাঁটাচলা তো করতে পারি অবশ্যই হ্যাঁ অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন পুরো পৃথিবী থেকে তাদের উদ্দেশ্যে স্যারের চিকিৎসা সম্পর্কে আপনি যদি একটু বলেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার চিকিৎসা খুবই ভালো ওনার ব্যবহার অত্যন্ত ভালো কারণ মানুষের ব্যবহারে মনে করেন চিকিৎসার দাপ এগিয়ে যায় কারণ ওনার ব্যবহার অনেক ভালো উনি যে রুগী রুগীর সাথে সরাসরি এসে কথা বলে এবং কি সমস্যা সে যায় না তারপরে দা মনে করেন ট্রিটমেন্ট করে ঠিক আছে তো ওনার চিকিৎসা অনেক অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ এখানের মানুষ যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক শুনলেন ডক্টর মাহমুদ শফিল্লা প্রধান সম্পর্কে আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই কারণ স্যারের পরিচয় স্যার নিজেই স্যারকে আসলে হাইলাইট করা বা স্যারের কার্ড সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই স্যার পুরো পৃথিবীতেই ওনার নাম ওনার চিকিৎসা এই সব কিছুর জন্য উনি বিখ্যাত আমরা আশা করবো স্যার এটা ধরে রাখবেন এবং সারা জীবন যতদিন স্যার বেঁচে থাকবেন স্যারের হাত ধরে যাতে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং স্বাভাবিক সুস্থ জীবনে তারা ফিরে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধানের জন্য আসসালামু আলাইকুম